জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সাথে অনেক মানুষের দেখা হবে কেউ আপনার সাথে থেকে যাবে কেউ আপনাকে ছেড়ে চলে যাবে কেউ আপনাকে মনেও রাখবে আবার কেউ আপনাকে ভুলেও যাবে কেউ আপনাকে ভালোবাসবে আবার কেউ ঘৃণাও করবে আবার কেউ আপনাকে সম্মানও করবে কেউ অপমানও করবে আবার কেউ উপকারও করবে আবার কেউ ঠকাবে আপনি যেমনই হন না কেন যে পথে হাঁটেন না কেন আপনার সাথে এরকমই করবে নিজের জন্য সঠিক পথ ঠিক করুন সেই পথে চলুন যারা আপনাকে বুঝে যারা আপনার মধ্যে ভালো কিছু পেয়েছে যারা আপনার কাছে আসতে চায় তাদেরকে নিয়ে পথ চলুন পথ সঠিক থাকলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ যারা অন্যের দুঃখ বুঝে না তাদের কাছে দুঃখের কথা কখনো বলবেন না যারা ভালোবাসতে জানে না তাদের কাছ থেকে ভালোবাসার আশা করতেন এতে ভালোবাসার অবমাননা হয় মনে মানুষও দূরে সরে রয় মানুষ কখনো অন্যকে বুঝতে চায় না নিজের গণ্ডির বাইরে কখনো যেতে চায় না মানুষ শুধু নিজের স্বার্থটাই বুঝে সব জায়গায় নিজের লাভ ক্ষতিই বুঝে আবেগকে মূল্যহীনভাবে আর ভালোবাসাকে কল্পনা মানুষ আসলে স্বার্থের বাইরে যেতে চায় না যারা স্বার্থহীন সমাজের চোখে তারা পাগল পরিবারের কাছে তারা অবহেলিত আর মানসিকভাবে অনেক দুর্বল মানুষ কখনো অন্যকে বুঝতে চায় না